হ্যালো আমি জারিন বিকারণ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার মা ঠিকই বুঝতে পেরেছিলেন যে অল্প সময়ে ইংরেজি শেখা মোটেও সম্ভব নয় তাই আমি ভর্তি হই টিসল ইয়ারলি ইংলিশ প্রোগ্রামে hello this is R J Zarin from TESOL radio ইংরেজি শিখছি টিসল রেডিও প্রোগ্রামের মাধ্যমে I am tuning in to TESOL podcast ভয়েসের আর্ট শিখছি পডকাস্টিং মাধ্যমে রেগুলার বেসিসে আসছি ফেসবুক ও ইউটিউব লাইভ প্রোগ্রামে state of the art education technology use করে প্রস্তুত করছি স্পোকেন ইংলিশ ও mental math video lessons like hundred one squared আরও শিখছি প্রেজেন্টেশন স্কিলস সত্যি ইংলিশ শিখতে চান রেকমেন্ড করছি TESOL Yearly English program Every detail is in the caption